এরপরে আর সংবাদী পদ্ধতি ব্যবহার করে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে দুইয়ের অধিক সন্তান হয়ে যাচ্ছে সচেতন করার জন্য মা হওয়ার থাকে যে যখনই আমরা জায়গায় গিয়ে যে পরিকল্পিত পরিবার গড়তে আপনার কি কি করণীয় অবশ্য অবশ্যই সেটা হলো যে আমাদের যতই সামর্থ্য থাকুক না কেন আমাদের সন্তান সংখ্যা যদি পাঁচশোটা হয়ে যায়